গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আর নেই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন মঙ্গলবার রাত এগারোটার দিকে গণস্বাস্থ্যনগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন তিনি এ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাকে দেখতে ছুটে আসেন দেশের বিশিষ্টজন সহযোদ্ধা ও রাজনৈতিক নেতারা রিপোর্ট করছেন আদিন সজীব যে শূন্যতার কোনো পূর্ণতা নেই তিনি খুব সাধারণ মানুষ অসাধারণ তার কর্মযোগ্য মহান মুক্তিযুদ্ধে দুঃসাহসিক ভূমিকা এরপর পাঁচ দশকের এই বাংলাদেশে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ছিলেন বড়ই অনন্য অতুলনীয় তার শেষ বিদায়ের খবরে তাই কাঁদল বাংলার মানুষ গুরুতর অসুস্থ হয়ে তারই করা গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই জনস্বাস্থ্যবিদ দীর্ঘদিন ধরে লড়ছিলেন কিডনিসহ নানা জটিল রোগের সাথে ছিলেন লাইফ সাপোর্টে বয়সটাও একাশিতে কিন্তু ঘড়ির কাটে রাত এগারোটায় চিকিৎসকরা জানালেন দুঃসংবাদ এমন গুণিজন হারানোর খবরে ভাষাহীন সবাই আমাদের মতো অসহায় নির্যাতিত মানুষের অভিভাবক আর দেশে রইল না ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে দেখতে মধ্যরাতেই ছুটে আসেন হাজারো মানুষ তার শুভাকাঙ্ক্ষী দীর্ঘদিনের সহকর্মী বিশিষ্টজন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা মুহূর্তেই হাজির গণস্বাস্থ্য হাসপাতালে মানুষের কল্যাণ ছাড়া কোনো কিছুই তিনি জীবনে চিন্তা করেন নাই এমন একজন মানুষকে আমরা হারালাম আমি দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই তার পুরো লড়াইটা ছিল মুক্তিযুদ্ধের বিশ্রামগঞ্জ থেকে একটা স্বাস্থ্য হাসপাতাল গড়ে তোলা মুক্তিযোদ্ধার জন্য তারপরে সারা জীবন তিনি কোনো না কোনো ইস্যু নিয়ে তিনি কাজ করে গেছেন পুরো জীবনে ডাক্তার জাফরুল্লাহ যেভাবে চিকিৎসা শিক্ষা সহ গণমানুষের ভালোর জন্য লড়েছেন অসহায়দের সফলতার বহু উদাহরণ তৈরি করেছেন বিদায়বেলায় ঠিক সেভাবেই চোখের জলে শত শত মানুষের দোয়া শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হন রাত এগারোটা থেকে দেড়টা পর্যন্ত তার মরদেহ ছিল গণস্বাস্থ্যনগর হাসপাতালে ওষুধ শিল্পের কথা মানবিক দিক কথা সবচেয়ে বড় কথা ডায়ালাসিসে শেষ পর্যন্ত যেখানে আর সবচেয়ে বড় উনি নিজের চিকিৎসা নিজের জায়গায় করেছে অসমাপ্ত কাজগুলো করার জন্য যদি চেষ্টা করেন তাহলে তার আত্মা শান্তি পাবে এরপর বার্ডেম হাসপাতালের মরদেহে রাখার জন্য বীর মুক্তিযোদ্ধার মরদেহ নেওয়া হয় তারই গড়া এই স্বাস্থ্যকেন্দ্র থেকে শেষবারের জন্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর চিরবিদায়ে যেন নেমে আসে মহাশূন্যতা চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন